الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله शबद्दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि व आलिहि बलह कशबद्दुजा बिजमालिह हसनत जमीउ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين رحم المرسلين سيد الكونين ختم المرسلين أكرم بود فخر हुआ दिन बना लौदा बेकमाल ही कशबुजा बेजमाल जमी حسنت جميع خصاله صلوا عليه ইসরাইলে বনি ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পবিত্র মহাপবিত্র সেই সত্তা সেই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাত্রির বেলায় মসজিদে আস্থা পর্যন্ত ভ্রমণ করা গেছেন এই আয়াতের মধ্যে মেয়েরাজের ঘটনা আলোচনা চলতেছে মসজিদে হারাম থেকে হজরত ইব্রাহিম আলাই সালাম বুরাকের মধ্যে হজুর সাল্লাহ আলাই সাল্লামকে উঠাইলেন তারপর বুরাক নিয়ে চলতে লাগলেন ভ্রমণ পথে এক জায়গা খেজুরের বাগান মদিনার মধ্যে গিয়ে দুই রাখাত নামাজ পড়লেন তারপর তুর পাহাড়ের মধ্যে অন্য বর্ণনায় মাদায়নের মধ্যে নামাজ পড়লেন তারপর বাইতুল্লাহাম হজরত ঈসা আলী সালামের জন্মস্থানে নামাজ পড়লেন এইখানে কিতাবের মধ্যে গমনের আলোচনায় গমনের সাথে মিল রাখার জন্য আলমে বরজফের কিছু ঘটনা আনলেন আলমে বরজফ মানে মানুষ বর্তমানে দুনিয়ার জগতের মধ্যে আছে যেটাকে বলা হয় আলমে দুনিয়া যখন মানুষ ইন্তেকাল করে দুনিয়ার মধ্যে মারা যায় মৌ চলে আসে তখন ওই মানুষের রুহ বরজফের জগতে চলে যায় সেই জগৎকে বলা হয় আলমে বরজফ এই বরজফের জগৎ আল্লাহ পাক রাব্বুল আলমীর দুনিয়াবাসীর জিন এবং মানুষের চোখের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছেন যেই কারণে দুনিয়ার কোনো মানুষ কোনো জিন আলমে বরজফের অবস্থা দেখতে পারে না আল্লাহ পাক রাব্বুল আলমী হজুর সাল্লাহ আলাই সাল্লামকে মেয়েরাজের রাত্রে মেয়েরাজে নিয়ে যাওয়ার সময় ওই বনদখের জগতের পর্দা উঠিয়ে নিলেন তখন হজুর সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়া থেকেই দুনিয়াবাসী হওয়ার পরেও হজুর সাল্লাহ আলাই সাল্লামের আলাদা মর্যাদা আল্লাহ পাক রাব্বুল আলমিন দান করলেন যে বরদফের জগতের পর্দা উঠিয়ে নিলেন আর বরকতের জগতের বিভিন্ন দৃশ্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজ চুপে দেখতে পারলেন এই ক্ষেত্রে ভ্রমণের আলোচনায় কিতাবের মধ্যে আনেন যখনই হজুর সাল্লাহ আলিয়াল্লাম ভ্রমণ পথে রওনা হয়েছেন তখন এক বৃদ্ধা মহিলা বুড়ি হুজুর সাল্লাহ আলিয়াল্লামকে ডাক দেয় ও মোহাম্মদ কোথায় যান আমার কথা শুনে যান ডাক দে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে লক্ষ্য করে যে এই বুড়ির কথায় কান দিবেন না সামনে চলুন আরো কিছুক্ষণ যাওয়ার পর এক বুড়া হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ডাক দেয় ও মোহাম্মদ কোথায় যান আমার কথা শুনুন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বলেন এই বুড়ার কথায় আপনি কান দিবেন না সামনে চলুন আরো কিছু দূর যাওয়ার পরে আরো কিছু লোকের সাথে সাক্ষাৎ হলো তারা হজুর সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া আউ্বালু আসসালাম আলাইকা ইয়া আখিরু আসসালাম আলাইকা ইয়া হাসিরু হজরত জুবাইল আলু ইসলাম বলেন যে আপনি তাদের সালামের জবাব দিন এরপর পরবর্তীতে হজরত জুবাইল আলাইসাল্লাম ব্যাখ্যা দিলেন যে এই বুড়ি কে ছিল যে বুড়ি হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ডাক দিল হজরত জিব্রাইল ইসলাম বলেন এই বুড়ি হলো দুনিয়া দুনিয়ার বয়স বেশি না আমাদের বয়স বেশি দুনিয়ার বয়স বেশি এখন দুনিয়া কি হয়ে গেছে দুনিয়ার অবস্থা এরকম যে সে বয়সের শেষ প্রান্তে চলে আসছে বুড়ি হয়ে গেছে হজরত ইব্রাহিম আলুসলাম বলেন আপনি যদি এই বলির কাছে সারা দিতেন তাহলে আপনার উন্মত সবাই দুনিয়াদার হয়ে যেত আর যে বুড়া আপনাকে ডাক দিল ওই বুড়া হল ইংলিশ শয়তান যদি আপনি ওই ইংলিশের ডাকে সারা দিতেন তাহলে আপনার সমস্ত উন্মত হেদায়তের পথ ছেড়ে গুমরা হয়ে যেত আর পরবর্তীতে আরো কিছু লোক আপনাকে যে সালাম দিল তারা একদল নবীর আসুন এর মধ্যে হজরত ইব্রাহিম আলি ইসলাম ছিলেন হজরত মুসা আলি ইসলাম ছিলেন হজরত এসা আলি ইসলাম ছিলেন আলমে বরদের এক জায়গায় ভ্রমণ পথে হুজুর সাল্লাহ আলি সাল্লাম আরো একদল মানুষের সাক্ষাৎ পেলেন তারা জমিনের মধ্যে বীজ রোপণ করতেছিল সাথে সাথে বীজ থেকে ফসল উৎপন্ন হয়ে গেল তারা ফসল কাটলেন ফসল কেটে গুলাজাত করলেন নিয়ে আসলেন সাথে সাথে আবার ফসল হয়ে গেল আবার কাটেন আবার ফসল হয়ে যায় আবার কাটেন আবার ফসল হয়ে যায় তাদের ফসলের শেষ হয় না হজরত ইব্রাহিম আলসম ব্যাখ্যা দিলেন যে এরা হলেন আল্লাহ রাস্তার মুজাহিদগণ আল্লাহ তালা তাদের আল্লাহ রাস্তায় খরচ করার কারণে এক টাকায় এরকমভাবে সাত শত পর্যন্ত আল্লাহ তারা বাড়িয়ে দিতে থাকে আরও বেশি বাড়িয়ে দেবে এই জন্য তাদের সম্পদ আর কখনো কমে না এরপরে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম উম্মদের বিভিন্ন গুণাহগারদের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করবে বেনামাজির অবস্থা পর্যবেক্ষণ করবে যারা জাকাত দেয় না তাদের অবস্থা যারা সুদপুর তাদের অবস্থা যারা জিনাকে বিচার করে তাদের অবস্থা যে সমস্ত বক্তার ওয়াজ দ্বারা মানুষ বিভ্রান্ত হয় গুমরা হয় তাদের অবস্থা এরকম বিভিন্ন গুণাহারদের অবস্থা পর্যবেক্ষণ করবে এক জায়গায় গিয়ে দেখলেন এক ব্যক্তির মাথা পাথর দ্বারা চূর্ণ করা হচ্ছে আবার মাথা জোড়া লাগে আবার পাথর মারা হয় আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার পাথর মাথা ভালো হয়ে যায় আবার পাথর মারা হয় এভাবে তার শাস্তি চলতে থাকে হয়তো জিব্রাহ আলাইসলাম ব্যাখ্যা এরা হলো বেনামাজি এক জায়গায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র লজ্জাস্থান ডাকার মতো কাপড় পরা পশুর মতো জাহান্নামের কুম আর পাথর বক্ষণ করতেছে হজরত ইব্রাহিম ইসলাম ব্যাখ্যা দিলেন এরা হলো জাকাত যারা না দেয় আদায় করে না জাকাত প্রদান করে না তাদের শাস্তি এক জায়গায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক পুরুষ আর মহিলা তাদের সামনে রান্না করা পাকানো গুস্ত আছে পাত্রের মধ্যে আরেক পাত্রে কাঁচা গোস রাখা তারা পাকানো রান্না করা গোস না খেয়ে ওই কাঁচা গোস বক্ষণ করতেছে হজরত ইব্রাহিম ব্যাখ্যা দিলেন এরা হলো জিনা বিচার করনেওয়ালা করনেওয়ালি পুরুষ মহিলা তাদের শাস্তি এক জায়গায় গিয়ে দেখলেন এক ব্যক্তি কাঠের বিশাল বোঝা উঠানোর চেষ্টা করতেছে কিন্তু উঠাতে পারতেছে না তারপর আরো কিছু কাঠ ওই বোঝার মধ্যে রাখে তারপর আবার চেষ্টা করে উঠানোর জন্য পারে না তারপর আরো কিছু কাঠ এর উপর আরো রাখে এরকম ভাবে বারবার কাঠ কাঠের বোঝা উঠাতে যায় উঠাতে পারে না আরো কাঠের আরো কাঠ রাখে এই বোঝাকে বাড়ি করে আরো বাড়ি করে হজরত ইব্রাহিম আলাইসলাম ব্যাখ্যা করলেন যে এরা আপনার উন্মতির ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ পাক রাব্বুল আলমের বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছেন মানুষের অনেক হক তাদের উপর ছিল মানুষের অনেক আমানত তাদের উপর ছিল কিন্তু তারা দায়িত্ব এবং আমানত পালন করতে অপারগ হওয়া সত্ত্বেও আরও বেশি দায়িত্ব নিজের কাজে নিয়ে নেয় এই শাস্তি হলো তাদের জন্য এক জায়গায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষের পেট বিশাল গড়ের মতো এই পেট নিয়ে সে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না কেউ যদি দাঁড়ায়ও আবার পেটের ভারে আবার পড়ে যায় হজরত ইব্রাহিম আলাই ইসলাম ব্যাখ্যা দিলেন এরা ওই সমস্ত লোক আপনার উন্মতের মধ্যে যারা সুদ খায় অন্য বর্ণনায় আছে যে তাদের পেটের ভেতরে সাপ কিলবিল করতেছে এবং বাহির থেকে ভেতরের সাপ দেখা যায় এক জায়গায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষের চুল এবং জিব্বাকে কাঁচি দ্বারা কাটা হচ্ছে আবার ভালো হয় আবার কাটা হয় আবার ভালো হয় আবার কাটা হয় এরকম শাস্তি হজরত ইব্রাহিম ব্যাখ্যা করলেন এরা ওই সমস্ত লোক ওই সমস্ত বক্তা ওই সমস্ত ওয়াই যাদের ওয়াজের কারণে যাদের বক্তা যেসব এই সমস্ত বক্তার বক্তব্যের কারণে সাধারণ মানুষ গুমরা হয় উল্টাপাল্টা ওয়াজ করে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে উল্টাপাল্টা বোঝায় এই সমস্ত বক্তাদের এই শাস্তি এক জায়গায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষের ঠুট উটের মতো তারা আগুন বক্ষণ করছে আগুনের টুকরা খাচ্ছে আর আগুনের টুকরা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে আবার পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে হজরত করলেন এরা ওই সমস্ত লোক আপনার উন্মতের মধ্যে যারা এটিমের মাল জোরপূর্বক এটিমের মাল কি করে আত্মসাত করে তাদের শাস্তি এক জায়গায় গেলেন গিয়ে দেখলেন খুবই সুগন্ধি সুগ্রাণ চতুর্দিকে গ্রানে পড়ে গেছে আর খুবই মনোমুগ্ধকর আওয়াজ শোনা যায় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ হজরত ইব্রাহিম বলেন এটা হলো জান্নাতের আওয়াজ জান্নাতের সুগ্রাণ জান্নাত আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ আমার মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে আপনি যত ধরনের না নাজ আমার দান করেছেন সব পরিপূর্ণ হয়ে গেছে রেশমি কাপড় রেশমি মহমল প্রাসাদ বিছানা সোনা রূপা সব ধরনের দামি দামি পাথর সব ধরনের ধন সম্পদে ভরপুর হয়ে গেছে জান্নাত এখন আমি আমার জান্নাতিদেরকে চাই আপনি যে ওয়াদা করছেন জান্নাতিদেরকে আমার মধ্যে দিবেন ওই সমস্ত জান্নাতিরা কোথায় আপনি তাদেরকে তাড়াতাড়ি আমাকে আমাকে দিয়ে দেন আল্লাহ আলমীর জান্নাতকে লক্ষ্য করে বলেন যে আমি আমার ওই সমস্ত বান্দাবান্দিদেরকে তোমার জন্য নির্বাচিত করেছি যারা আমি আল্লাহ এবং আমার রসুলের প্রতি বিশ্বাস রাখে আমার সাথে কাউকে শরীর করে না আমাকে মাহবুদ হিসাবে আমার এবাদত বন্দী করে আমার সাথে কৃত ওয়াদা পূরণ করে আমার বিধিবিধান মতো চলে আমি তাদেরকে তোমার জন্য নির্বাচিত করেছি তখন জান্নাত বলে আমি আপনার ফায়সালায় সন্তুষ্ট হয়ে গেলাম আরো কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় হজরত শুনতে পান বিকট শব্দ বিকট আওয়াজ আর খুবই দুর্গন্ধ হজরত ইব্রাহিম আলাইসলামকে জিজ্ঞাসা করার পর হজরত ইব্রাহিম আলাইসলাম বলেন এটা হলো জাহান নামের আওয়াজ জাহান নামের দুর্গন্ধ জাহান নাম এরকম আল্লাহ পাক রাবুল আলমিনকে বলতেছে যে আমার আগুনের যে বেড়ি সিম্বল আগুন আমার জাহান নামের গভীরতা আর জাহান নামের উত্তাপ চরমে পৌঁছে গেছে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে আমার আজাব শাস্তি পরিপূর্ণ হয়ে গেছে এখন আপনি যে ওয়াদা করছেন নামীদেরকে আমাকে দিবেন ওই সমস্ত নামীদেরকে আমাকে দিয়ে দেন তখন আল্লাহ পাক রাবুল জাহান নামকে লক্ষ্য করে বলেন যে আমার সমস্ত অবাধ্য বান্দাবান্দি কাকির মুশকিল যত আছে এই সমস্ত কাফির মুসজিদদেরকে তোমার জন্য নির্বাচন করেছি অচিরেই আমি তোমার মধ্যে তাদেরকে ডালব তখন জাহান্নাম বলে আমি আপনার ফায়সালা সন্তুষ্ট হয়ে গেলাম এক জায়গায় যাওয়ার পর ডান দিক থেকে হঠাৎ এক ব্যক্তি ডাক দেয় ও মোহাম্মদ সাল্লাহ আপনি আমার কথা শুনে যান একটু দাঁড়ান আমার কিছু কথা আছে আপনার সাথে হুজুর সাল্লাহ আলসালাম তার ডাকে সারা দিলেন না সামনে গেলেন তারপর বাম দিক থেকে আরেক ব্যক্তি ডাকে হুজুর সাল্লাহ তার ডাকেও সারা দিলেন না আরও কিছু সামনে যাওয়ার পর দেখেন এক মহিলা দুই হাত লম্বা করে হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ডাকতেছে আর ওই মহিলার হাতের মধ্যে দুই হাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন যত মাহলুক সৃষ্টি করেছে এই সমস্ত মাহলুকের ফটো অঙ্কন করা আছে হজরত ইব্রাহিম ইসলাম পরবর্তীতে ব্যাখ্যা দেন যে ওই যে ডান দিক থেকে আপনাকে যে ব্যক্তি এক লোক ডাক দিল ওই লোক হলো ইহুদি যদি আপনি তার তাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উন্মত ইহুদি হয়ে যেত বাম দিকে যে ব্যক্তি আপনাকে ডাক দিল ওই হলো খ্রিস্টান যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সমস্ত উন্মত খ্রিস্টান হয়ে যেত আর যে মহিলা যার হাতের মধ্যে সমস্ত মাহলুকের ছবি অঙ্কন করা আছে ওই মহিলা হল দুনিয়া যদি আপনি দুনিয়ার কাছে সারা দিতেন তাহলে আপনার সমস্ত উমত দুনিয়াদার হয়ে যেত এত গেল আলমে বড়জহের কিছু অবস্থা ভ্রমণ পথের বিভিন্ন অবস্থাকে একসাথে এখানে জমা করছেন কিতাবের মধ্যে তারপর আলোচনা মসজিদে আফসা হুজুর সাল্লাহ আলসম ভ্রমণ করে মসজিদে হারাম থেকে মসজিদে আফসায় গেলেন আফসায় যাওয়ার পর বুড়াককে বুড়াক একটি পশু যার খুবই স্পিড চোখের দৃষ্টিসীমা যে পর্যন্ত যায় সাথে সাথে সে ওইখানে চলে যেতে পারে ওই বুড়াককে একটি পাথরের সাথে যে পাথরের মধ্যে সমস্ত নবীরা সুলগন তাদের পশুকে বেঁধে রাখতেন পাথরের মধ্যে একটা ছিদ্র আছে ওই ছিদ্রকে আরো বড় করলেন হজরত ওই ছিদ্রর মধ্যে ছিদ্র রশি ঢুকিয়ে বুড়াককে বেঁধে যায় বুড়াক তো আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে পাঠানো হুজুর সাল্লাহ আলাইসাল্লামের জন্য মেয়েরাজের বাহন এই বুড়াক তো কোথাও পালিয়ে যাওয়ার না তারপর বাঁধলেন কেন এখানে কোনো কোনো মুখাস্তির নেকারাম বলেন এখানে আল্লাহ পাক রাব্বুল আলম উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে আমি যখন আমার যদি কোনো সম্পদ থাকে কোনো জিনিস থাকে যেমন আমার কোনো বর আছে এই বরকে আমি তালা তালা মেরে রাখবো তারপর আল্লাহর উপর ভরসা রাখবো আমার গাড়ি আছে আমার গাড়িকে আমি তালা মেরে রাখবো আমার কোনো সম্পদ আছে মূল্যবান সম্পদ আছে সেটাকে আমি সিন্ধুকে পরে তালা মেরে রাখবো এটাই হলো সুন্নত তারপর আমি আল্লাহর উপর ভরসা রাখব যাই হোক তারপর সাল্লাহামকে আলাইসাল্লামকে হজরত আল ইসলাম নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাস মসজিদে আফসা ওইখানে গিয়ে নামাজ পড়লেন গিয়ে দেখেন কিছু আগে থেকেই কয়েকজন নবী নামাজ পড়তেছেন কেউ রুকু রুকুর মধ্যে আছেন কেউ চেষ্টা করতেছেন কেউ দাঁড়ানো মানে নামাজের এক এক সময় এক এক অবস্থা নামাজ পড়তেছেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম নামাজ পড়লেন এরপর হতে ইব্রাহিম আলাইসাল্লাম হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আপনি যে আল্লাহ তালার কাছে দোয়া করছেন জান্নাতের হুরদেরকে দেখার জন্য সামনে অগ্রসর হন ওইখানে আপনার জন্য হুরেরা অপেক্ষা করতেছে হুজুর সাল্লাহ আলাইসুল্লাহ জান্নাতের হুর দেখলেন সালাম সালাম দিলেন তারাও সালামের জবাব দিল কিছু কথাবার্তা হলো তারপর আবার সমস্ত নবী রাসুলগণকে আল্লাহ পাক আলমী মসজিদে আস্তার মধ্যে সমবেত করলেন এবং সবাইকে নিয়ে হুজুর সাল্লাহ আলিয়াল্লাম নামাজ পড়লেন আজান হলো একামত হলো সবাই দাঁড়িয়ে নামাজের অপেক্ষায় সেই মামতি করবে হজরত ইব্রাহিম ইসলাম হজুর সাল্লাহ আলাইসাল্লামকে হাতে ধরে সামনে নিয়ে গেলেন বলেন আজকে নামাজের ইমাম হলেন আপনি তাহলে আমাদের নবী ইমামুল আম্বিয়া সমস্ত নবী রাসুলগণের ইমাম নামাজ পড়ার পর কিছু ফেরেস্তাও ছিলেন নামাজের মধ্যে এই নামাজের মধ্যে কিছু ফেরেস্তাও ছিলেন এবং দুদকের দারোগা মালিক ফেরেস্তার সাথেও পরিচয় হলো আরো অন্যান্য ফেরেস্তার সাথে পরিচয় হলো নবীরা সুলগমের সাথে পরিচয় হলো নবীরা সুলগমেরা এক একজন এক এক বক্তব্য দিলেন বক্তব্যের মধ্যে সবাই আল্লাহ তালার প্রশংসা করলেন এবং এটাই বুঝালেন যে আমাদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হলেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ তারপর নামাজের পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজুর সাল্লাহ আলাইসাল্লামের সামনে পেয়ালা রাখলেন একটার মধ্যে পানি একটার মধ্যে দুধ একটার মধ্যে মধু একটার মধ্যে মদ হুজুর সাল্লাম দুধের পেয়ালা হাতে নিলেন দুধ পান করবেন তারপর হুজুর সাল্লাহ আলাইসাল্লামের জন্য আসমান থেকে আরেকটি সিঁড়ি জিনা নামক একটি সিঁড়ি নামানো হলো যেটাকে আমরা লিফ্টের সাথে তুলনা করতে পারি যে লিফ্ট আসমানি লিফ্ট ওই লিস্টের মধ্যে উঠে গেলেন মুরাদ নিয়ে কখনো লিফ্টে তার নামের মুরাদ থেকে কখনো মুরাদে উঠে এক এক সময় এক এক অবস্থা এই জিনা এবং বুড়ার সাথে নিয়ে আবার সফর শুরু হলো আসমানের দিকে প্রথম আসমানে যাওয়ার পর আসমানের মধ্যে হয়তো জিব্রাহ ইসলাম আঘাত করেন আসমানের দরজার মধ্যে কারো গেলে আমরা দরজায় আওয়াজ দিই না এরকমভাবে আসমানের দরজার মধ্যে আওয়াজ দিলেন তারপর ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন কে বলে আমি ইব্রাহিম সাথে কে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনার কি পারমিশন আছে আসার জন্য হয়ে অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে আলাদাভাবে স্পেশালভাবে ইনভাইট করা হয়েছে হুজুর সাল্লাহ আলহামকে সাথে সাথে দরজা খুলে দিলেন প্রথম আসমানে গিয়ে হজরত আজম আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হজরত আজম আলাই সাল্লামের ডান দিকে কিছু সংখ্যক মানুষ আর বাম দিকে কিছু সংখ্যক মানুষ ডান দিকে তাকিয়ে হজরত আদম আলাইসাল্লাম হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন হজরত জিব্রাহিম ব্যাখ্যা দিলেন যে ডান দিকের মানুষ যারা তারা হলো জান্নাতি জান্নাতিদের দিকে যখন তাকান হজরত আদম আলাইসালাম হাসেন যে আমার সন্তান এগুলো জান্নাতি হয়েছে আর বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী যখন জাহান্নামীদের দিকে তাকান তখন হজরত আদম আলাইসালাম কাঁদেন যে আমার এই সমস্ত সন্তানরা জাহান্নামী হয়ে গেছে এখান থেকে ইনশাআল্লাহ প্রথম আসমান থেকে আলোচনা সামনে চলবে সময় চলে শেষ হয়ে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক আতা ফরমান আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন